পাকিস্তানের দোষর উনিশশো একাত্তর সালে জাতিকে ধন্যবাদ সাফর ইসলামকে এবার আগামী দিনে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান সহ মায়ের সহ সমস্ত উত্তরসূরি ঘটনাই আমি শেষ করছি যে আজকে প্রায় অর্ধ শতাব্দী হয়ে গেল যার কথায় আমরা উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার বর্তমান সরকার সেই স্বাধীনতা বিরোধী যুদ্ধবাদীদেরকে আইনের মেনে নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই আর রোশেদ আমরা বাংলাদেশ সরকারের যারা দোহায় আমি আরো বলতে চাচ্ছি যে আমাদের মুক্তিযোদ্ধার অত্যন্ত দৃঢ়তার সাথে আপনারা অনেকে একশো এক কোটা চাই তিরিশ পার্সেন্ট কোটা চাই কোটা কোটা কোটা চাই তিরিশ পার্সেন্ট কোটা